আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনলাইন আর্নিং গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা যারা ভিডিওটা প্লে করছেন দেখার জন্য ভাবতেছেন হয়তো ভিডিও যে টাইটেল দেওয়া আছে টাইটেল দেখে ভাবতেছেন হয়তো যে আমি নতুন কোনো একটা আপডেট নিয়ে আসবো আসলে নতুন কোনো আপডেট না আপডেট আগেরটাই আছে তো ওই আপডেটেই কাজ চলতেছেন আসলে টাইটেল এমন দেওয়ার উদ্দেশ্যেই টাইটেল মানে না দেখলে আপনার ভিডিওটা দেখবেন না হচ্ছে অনেকেই রিপোর্ট দিচ্ছে যে তাদের আইডি টিকতেছে না আইডি হচ্ছে না আমি বুঝি না কেন হচ্ছে না আমার যদি হয় একই প্রসেসে একই সিস্টেমে যে সিস্টেমে দেখাই দিছি গত ভিডিওতে তো একই সিস্টেম আমার যদি হয় কেন আপনাদের হচ্ছে না আপনাদেরও হবে আপনি দেখেন এই যে এই আইডিটা দেখেন আমার একটা আইডি আমি রানিং কাজ করতেছি তো অনেকের বলার জন্য বিরক্ত হয়ে আমি আর কি এই আইডিটা করলাম দেখেন আইডিটা কাজ করতে দেখছেন এখানে দেখেন নয়শো নিরানব্বই প্লাস অর্থাৎ কত যে হয়ে আছে এটা ম্যাচ তার ঠিক নেই আচ্ছা দেখেন এখানে এস এম এস এসে আছে এস এম এস আমি আপনাদের একটা দেখাই আমার আইডিটা কতক্ষণ আগের সেন্ট মেসেজ থেকে আমি একটা জিনিস দেখাই আপনাদের দেখেন মেসেজে কত দূর পর্যন্ত আছে অনেকেই বলছে তাদের অ্যাকাউন্ট হচ্ছে না অ্যাকাউন্ট হলেও দশ মিনিট থাকতেছে না কেন হয় কি কারণে আর এত যদি বেশি প্রবলেম হয় তো কেন কাজ করতে একটু বুঝে শুনে কাজ করতে হবে নাকি কেন হবে না হইতেই হবে আপনি যদি আমার প্রসেসটা ফুল ফলো করেন অবশ্যই কাজ হবে কাজ না হওয়ার কিছুই নাই এখানে এখানে দেখেন আমি যে এই অ্যাকাউন্টটাতে কাজ করতেছি দেখছেন কত এস এম এস করছি এস এম এস শেষ হয়ে না লাস্ট এস এম এসটা আপনাদের দেখাবো লাস্ট এস এম এস আগে আচ্ছা ঠিক আছে লাস্ট এস এম এস চলে আসছি আমি টু আওয়ার্স আগে মিনিমাম এটা টু আওয়ার্স না এটা প্রায় দুই থেকে তিন ঘন্টা হয়ে গেছে মানে এই আইডিটা করা প্রায় তিন ঘন্টার কাছাকাছি তো এখানে তিন ঘন্টা হয়তো ফুল হয়নি যার কারণে এখানে এটা দেখাচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে কাজ করতেছি আর কেমন আমার আইডিটা থাকতেছে তো আমি আমার যদি আইডি থাকে তা আপনাদের কেন থাকবে না একই টুলসে একই সিস্টেমে আমি কাজ দেখাচ্ছি একই রকমভাবে একইভাবে কাজ দেখাচ্ছি একইভাবে কাজ দেখানোর পরেও কেন থাকতেছে এখানে কি আমার ব্যর্থতা না আপনাদের ব্যর্থতা কার ব্যর্থতা কার জন্য আসলে অ্যাকাউন্টগুলো টিকতেছে না আমি বুঝতেছি না সেম নাম্বার দিয়ে কাজ করছি আপনাদের যে নাম্বার আমি দেখাইছি যেটা দিয়ে কাজ যেভাবে বলে দিচ্ছি আপনাদের যেভাবে বলে দিচ্ছি আমি ঠিক সেইভাবেই কাজ করতেছি তারপরেও আপনাদের কাজ হচ্ছে না আমি বুঝি না কেন হয় হ্যাঁ আপনারা মেসেজে উল্টাপাল্টা কিছু করেন না কি আপনাদের কাজের ধরন বা আইপি প্রবলেম কেন আমি শিখিয়ে দেখেন আর একটা জিনিস বলে দিই আপনাদের আপনারা একটা কাজ করে দেখতে পারেন সেটা হচ্ছে গিয়া যে আপনারা যে ডিজোর নিজস্ব দিয়ে আইডিয়া করেন ডিজোর নিজস্ব দিয়ে আইডি করার পরে আইডি করার পরে একটা ভালো একটা ভিপিএন থাকবে ভালো ভিপিএন থাকে সেই ভিপিএন কানেক্ট দিয়ে আইডি রাখবে কারণ কি আইপি তো মাঝে মাঝে ছেড়ে দেয় না আইপি ছেড়ে দেয় আইপি ছেড়ে দিলে বাউন্স করলে দেখা যায় আইডিটা বেশি না এটা একটা কারণ হতে পারে তো সেক্ষেত্রে আপনারা আইডিটা ক্রিয়েট করার পরে একটা ভিপিএন কানেক্ট করে রাখবেন যাতে আইডিটা আপনার আইপিটা বাউন্স না করে একই ভালোভাবে কাজ করে আর আরেকটা জিনিস আপনারা অনেকেই হয়তো ভুল করে থাকেন এমন যে সেটা হচ্ছে ভুলটা এমন করেন যে আইডি ক্রিয়েট করা মাত্রই এম এস এম এস করে নাম্বার সঙ্গে সঙ্গে প্রথমেই প্রথম এস এম এসে আমরা আপনারা নাম্বারটা দিয়ে দেন তো আপনারা এই কাজটা করবেন না আপনি একটা ট্রাফিকের সাথে তিনটা চারটা পাঁচটা অন্তত কিছু না হলেও পাঁচটা কথা বলে দেবেন পাঁচটা কথা বলার পরে তারপরে আপনারা নাম্বারটা দেবেন আর যারা লিঙ্ক সেন্ড করেন তাদেরকে বলি আসলে আপনারা লিঙ্ক এখন সেন্ড করেন না লিঙ্কটা আসলে খুব কম ধরতেছে তো লিঙ্ক সেন্ড না করে আপনারা যেটা করবেন আপনারা টেক্সট নামে একটা অ্যাকাউন্ট করবেন টেক্সট নামে অ্যাকাউন্ট করার পরে আপনারা টেক্সট নামে নাম্বারটা তাদেরকে দিবেন তাদেরকে যখন আপনি টেক্সট নামে নাম্বারটা দিবেন তখন দেখবেন তারা আপনার টেক্সট নামে নাম্বারে এস এম এস করতেছে তো তারা যখন আপনাকে টেক্সট নাও নাম্বারে এস এম এস করে আপনার টেক্সট নাও থেকে অ্যাভেলেবেল একবার ডিরেক্ট লিঙ্ক পাবেন লিঙ্ক তাদের সাথে লিঙ্ক প্রমোট করে আপনারা সাইন আপ করবেন পারবেন ভালো একটা রিভিউ আশা করি পাবেন আরেকটা ইনফরমেশন দিতে চাইলাম কি যেন ভুলে গেছি একটু মনে করিনি আর হ্যাঁ অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন দেখবেন অনেক ট্রাফিক আপনি রিয়েল কিনা জানতে চাবে আপনি ফেক কিনা জানতে চাবে ফেক আপনাকে ফেক বলবে তো যারা এই ধরনের কথা বলবে সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে আপনারা কোন ব্লক করে দেবেন কখনোই তাদেরকে রিপিট কোনো এস এম এস করবেন না আর আপনারা যারা টিক্স নামে যারা ট্রাফিক নিয়ে আসবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেই স্টেটে বা যেই সিটিতে আপনি অ্যাকাউন্টটা করছেন ঠিক সেই সিটির এরিয়া কোড দিয়ে আপনি ট্যাক্স নাও নাম্বারটা দেবেন তাহলে আপনার ট্রাফিকটা ভালো আসবে আপনার অ্যাকাউন্টটা ভালো ঠিক অ্যাকাউন্ট হবে আপনি যখন দেখা যাচ্ছে অন্য একটা সিটির এরিয়া কোডের নাম্বার দেবেন তখন ট্রাফিক ভাববে কি যেটা ফেক নাম্বার ট্রাফিক আপনাকে রিপোর্ট মারবে ঠিক আছে তো ট্রাফিক যদি আপনাকে রিপোর্ট মারে তখন হবে কি আপনার অ্যাকাউন্ট বেশিক্ষণ টিকবে না আপনাকে এমনভাবে কাজ চালায় যেতে হবে যাতে ট্রাফিক আপনাকে রিপোর্ট মারার কোনো চান্স না পায় তো দেখতে পাচ্ছেন আমার ট্রাফিক নাম্বার চেয়ে নেবে আপনি কাজের পদ্ধতিতে ট্রাফিক আপনার থেকে নাম্বার চেয়ে নেবে তো যারা আমার থেকে আপডেট নিয়েছেন বা আপডেট নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি আরেকটা হেল্প করতে পারবো সেটা হচ্ছে কি আপনারা কী ধরনের এস এম এস করলে আপনাদের অ্যাকাউন্টটা বেশিক্ষণ টিকবে কী ধরনের এস এম এস আপনারা করবেন সেই এস এম এস এর স্ক্রিপ্ট আমি দিয়ে দেবো আপনাদের আপনারা স্ক্রিপ্ট নিয়ে নেবেন এটা তো সেম করলে একটা স্ক্রিপ্ট এটা কিছুই না এছাড়া আরও ভালো ভালো এরকম স্ক্রিপ্ট আছে কী হেডলাইন ইউজ করবেন ট্যাগ কী ইউজ করবেন কোথায় কী ইউজ করবেন আমার থেকে আপডেট বাই করে থাকেন অবশ্যই সেক্ষেত্রে আমি আপনাদের এই হেল্পটুকু করব তো বন্ধুরা জানি এই ভিডিওতে আপনারা কতটুকু উপকৃত হলেন আমি জানি না তারপর যদি একটু আপনাদের উপকার হয়ে থাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই যারা আমার ভিডিওটি নতুন দেখছেন নতুনদের জন্য বলতেছি আমার প্রতিদিনের নতুন নতুন আপডেট নতুন নতুন কাজ নতুন কিছু পেতে অবশ্যই নিচ থাকা লাল যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখুন এতে করে কি হবে আমি যখন যে ভিডিওটি দেব সঙ্গে সঙ্গে আপনি আপনার নোটিফিকেশন বক্সে পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন